আমার সার্থকতা হবে এই মেশিনটা আমি চাই বাংলাদেশে আনাচে কেনাচে এই কয়েন লন্ড্রির ব্যবসাটা আমি রেগুলেশন করতে চাইতেছি যে প্রতিটা জায়গায় প্রতিটা জেলা শহরে একটা করে কয়েন লন্ড্রি মেশিন থাকবে মানে বাংলাদেশে গেলে যেমন আমি মালয়েশিয়া বিশ পঁচিশ বছর পর মালয়েশিয়া গিয়ে আমার চোখ একদম ইয়ে হয়ে গেছে আরে কী ব্যাপার যেই জায়গায় মানে ও মুদি দোকানের মতো ওই লোকে ই পাওয়া গেছে ওয়াশিং মেশিন সব জায়গায় কয়েন লন্ড্রি মেশিন যাই হোক আমিও চাই বাংলাদেশে এরকম একটা রেগুলেশন আসুক বাংলাদেশের লোকজন আমরা আমাদের চিন্তা চেতনা অনেক বড় আমরা শিক্ষিত মানুষ আমাদের মন অনেক বড় অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের মন মানসিকতা অনেক বড় আমরা অনেক ব্রডব্যান্ডের মানুষ আমিও চাই সেই প্রযুক্তি আস্তে আস্তে টেকনোলজিগুলি বিদেশের টেকনোলজিগুলি আমাদের দেশে নেওয়ার জন্য এমনিও আমি দালার হোসেন হিরণ ইউএসবি ডিভিশন এবং ফোর এফ এর পক্ষ থেকে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর কিছুদিন আগে আজ অ্যাকচুয়ালি এই ভিডিওটা এই ব্লগটা করার উদ্দেশ্য হল ডিজিটাল কয়েন লন্ড্রির উপরে আমি আজকের এই ব্লগটা করতেছি এটা আমার একটা চার নম্বর ভিডিও যদিও এই ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি পুরা পুরো জিনিসটা শেষ করার চেষ্টা করছি তারপরে যদি কারো কোনো কোনো কিছু জানার থাকে কোনো কিছু প্রয়োজন মনে করেন তাহলে আমার বসক্রিপশনে আমার যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার শোরুমের দেওয়া আছে ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন যাই হোক যে কথাটি বলছিলাম আগের ভিডিওতে আমি প্রথম ভিডিওতে দেখাইছি কিভাবে কয়েন লন্ড্রিটা ইউজ করতে হয় দ্বিতীয় ভিডিওতে আমি বলছি কিভাবে কিভাবে এই প্ল্যানটা আমার বাংলাদেশে এই ব্যবসাটা করার চিন্তা ভাবনা আমার মাথায় আসলো তৃতীয় ভিডিওতে আমি দেখা বলছি যে কীভাবে আমি চায়না থেকে অনেক কষ্ট করে এই মেশিনগুলি কারণ চায়না থেকে ইম্পোর্ট করা নতুন একজন মানে ইম্পোর্ট করে বাংলাদেশে বহুত লোকই ইম্পোর্ট করে এটা কোনো ব্যাপার না যারা রেগুলার ইম্পোর্ট করে তাদের কাছে এটা অনেক অনেক সহজ ব্যাপার আর আমরা যারা নতুন যেমন আমার কাছে কোনো কাগজপত্র ছিল না কোনো কিছু ছিল না তা আমার এই এটা ইম্পোর্ট করতে অনেক ঝাঁকি ঝামেলা প্রসারিত হয়েছে তারপর আমি এটা বাংলাদেশে নিয়েছি বাংলাদেশে নিয়ে করতে পারছি এবং প্রথম এই ব্যবসাটা আমি শুরু করলাম তা যার জন্য আমার অনেক অনেক অনেক ভাল লাগছে তা আমি কয়েকটা ভিডিওতে বলছি যে এটা হালাল ব্যবসা এটা আজকে একটু বর্ণনা দেই এটা কী জন্য হালাল ব্যবসা মনে করেন এই ব্যবসাটা এটা হলো আপনার একটা প্রযুক্তি আপনি প্রযুক্তি বিক্রি করতেছেন আপনার টেকনোলজি আপনি আনছেন যুব যুগ উপযোগী টেকনোলজি যেই টেকনোলজিটা মানুষের জীবনকে আরামদায়ক স্বাচ্ছন্দ্যময় করে তোলে ওইরকম একটা টেকনোলজি আপনি আনছেন সেই টেকনোলজিটা আপনি রেন্ট দিচ্ছেন ভাড়া দিচ্ছেন এটা ভাই আমার জিনিসটা এই দাম আছে এই দশ টাকা দাম আছে ভাই ভাড়া দিলাম তুমি ব্যবহার করে তোমার ব্যবহার শেষ হলে তুমি আমার ফেরত দিয়ে দাও এটা কিন্তু তার সাথে আমার একটা চুক্তি হলো সেও হ্যাপি আমিও হ্যাপি আমার মেশিনের জায়গায় মেশিন রয়ে গেল আমার জিনিস আর যে ব্যবহার করলো সে তার এত টাকা পুঁজি করে এত অর্গানাইজ করে এই জিনিসটা করার দরকার নেই সেও আসলো সে আইসা এই সুবিধাটা নিল সার্ভিসটা নিল তার জন্য ভালো আমার জন্য ভালো আমি ব্যবসা দিছি যে ব্যবসা যে করে নিয়ে গেল সুযোগটা সুবিধাটা নিয়ে গেল প্রয়োগ করে গেল তার জন্য অনেক ভালো এই জন্য বলছি যে এটা কোনো ছোল চাকরি কোনো মানে ছোল চাতারি চিটারি কোনো কিছুর দরকার নাই কারো কিছু এক্সপ্লেন করারই দরকার নাই এটা শুধু দরকার এটা একটু সময়ের ব্যাপার যখন সময় আসবে মানুষ যখন অভ্যস্ত হবে মানুষ হলো অভ্যাসের দাস মানুষকে যে যেভাবে অভ্যাস করবে সে সেভাবেই গড়ে উঠবে তার অভ্যাসটা সেভাবেই পরিণত হয়ে যায় তো যখন একটা মানুষ মেশিনে বাইরে সারা মাসের কাপড় চোপড় সারা সপ্তাহের ফ্যামিলির কাপড় চোপড় নিয়ে এক সপ্তাহের কাপড় চোপড় নিয়ে একটা মেশিনে দিল একটা দোকানে গেল দোকানে গিয়ে ধুইলো ধুয়ে আবার সে জায়গাতে ড্রাই করে বাসায় নিয়ে আসলো এক ঘন্টার ভিতরে তার সমস্ত কাজ শেষ তাহলে একটা বিশাল বড় একটা ফ্যাসিলিটিস বিশাল বড় একটা সুবিধা হলো এটা একদিকে সমাজেরও একটা সেবা হচ্ছে শুধু আপনি যে পয়সা মেক করছেন তাও না সমাজেরও সুবিধা আছে কারণ সবার দ্বারা তো এই মেশিনগুলি আনা সম্ভব না বাংলাদেশের ঘরে ঘরে প্রতিটা ঘরেই মেশিন রাখাও সম্ভব না অনেক সমস্যা আছে যেমন পানির সমস্যা আছে ইলেকট্রিসিটির সমস্যা ড্রেনের সমস্যা এতগুলো প্রবলেমগুলি ফেস করেই তারপরে এই মেশিনগুলি চালাইতে হয় যাই হোক যার কারণে বলছি বলছি এই ব্যবসাটা সম্পূর্ণ হালাল ব্যবসা দ্বিতীয়ত এই ব্যবসাটা রিক্স ফ্রি কী জন্য একটা মানুষ সপ্তাহের মানুষ সারা সপ্তাহের কাপড় চোপড় ব্যাগে ভরে আসবে দোকানে আসবে কয়েন লন্ডি যেহেতু এটা কয়েন লন্ডি এটা কয়েনের মাধ্যমে চলে এখানে টাকা দিবে সে ক্যাশটাকে এটিএমের ভিতরে দিয়ে দেবে এটিএম তার টাকাটা এটিএমের ভিতরে চলে যাবে ওইটার কেউ নিতে পারবে না এটা ইজ এক লাইক একটা ভল্টের মতো ভল্ট সেফের মতো টাকাটা চলে গেল কয়েন দিল সেই কয়েনটা আপনি মেশিনে দিলেন মেশিনে কয়েনটা স্টার্ট হয়ে গেল আবার কাপড় ধোয়া শেষ হয়ে গেল তারপরে কি করলেন আবার কাপড়টা নিয়ে আপনি ড্রায়ারে দিলেন ড্রায়ারে দেওয়ার পরে আবার ওই জায়গাও কয়েন আছে ওটাও চলে গেছে আপনার শুধু কাজ যে লন্ড্রি ওনার কিংবা যে কর্ম যে এইটার দায়িত্বে থাকবে তার কাজ হলো প্রতিদিন রাত্রে শেষবেলায় গিয়া ওই মেশিনের ড্রয়ারগুলি খুলবে ড্রায়ারের ড্রয়ার ওয়াশিং মেশিনের ড্রয়ার খুলে ওই কয়েনগুলি আনবে আইনা ওই কয়েনটা ওই এটিএমে কয়েন এটিএমে আবার রিফিল করতে হবে শুধু এইটুকুই কাজ আর ওই ক্যাশ টাকাগুলি তো এটিএমে রয়েই গেছে আপনি ক্যাশ টাকাগুলি নিয়ে চলে আসবেন কোনো জোর ঝামেলা ঝামেলা ইভেন আমেরিকায় এই দেশে আমেরিকা লন্ডন ইউরোপে এশিয়ার বড় অনেক দেশে কোনো মানুষই থাকে না most probably ninety nine percent coin laundry operate coin operate লন্ড্রিতে কোনো মানুষ থাকে না সার্ভিস থাকে না হ্যাঁ সার্ভিস আছে শহর এলাকায় সার্ভিস আছে আপনি দশ পাউন্ড কাপড় নিয়ে আসলেন লোক বসে রয়েছে বাই দিয়ে গেলেন আপনার সময় নাই আপনি কাজে যাবেন কারণ আমেরিকা ইউরোপে সবাই ব্যস্ত সময়ের একটা দাম আছে এক ঘন্টা বসে থাকবো তার সেই সময় নাই তো সে কী করবো সে কাপড়টা দিয়ে গেল যে লন্ড্রি টেক কেয়ার করে তার কাছে কাপড়টা দিয়ে গেল দিয়ে যাওয়ার পরে সে ওজন করে নিল যে ভাই এক এক ডলার করে পাউন্ড সে কী করবো সে ওই সেই নর্মাল সিস্টেম সে ওই মেশিনে কাপড় ধুবে ধোয়ার পরে শুকায় সে ভাস করে ফোল্ড করে ধুয়ে দেবে যে কাজটা নর্মালি সবাই যার যারটা করে ওইটা হলো যদি ই থাকে যদি ওই জায়গায় ই থাকে ওই রকম সার্ভিস যদি চান তাহলে রাখে এই গেল আর এতদিন তো বললাম এই মেশিনে অনেক সুবিধা ইনকামের কথাটাও একটু বলি ইনকাম হলো প্রতিটা মেশিন মনে করেন আমি যে মেশিনটা দিছি মেশিনটা ধুইতে বাইশ মিনিটে আমার এলাকায় যে মেশিনটা আমি সেট করছি এটা তিনশো টাকা বাইশ মিনিট তাহলে বাইশ মিনিটে তিনশো টাকা আর ওয়াশ করতে হলে বাইশ ড্রাই করতে বাইশ মিনিট ওই জায়গায় হলো দুশো টাকা তাহলে আপনি প্রতি ঘন্টায় পাঁচশো টাকা মেক করতে পারছেন একটা মেশিনে যদি আপনার ছয়টা মেশিন থাকে তাহলে প্রতি ঘন্টায় তিন হাজার টাকা মেক করবেন আপনি যদি প্রতিদিন দশ ঘন্টা খোলা রাখেন তাহলে তিরিশ হাজার টাকা পার ডে যা এটা জাস্ট একটা এক্সাম্পল এই এই পরিমাণ টাকা যে আপনি মেক করবেন তার কোনো গ্যারান্টি নাই এটা ডিপেন্ড করবে আপনার এলাকায় কি পরিমাণ লোক আছে কি পরিমাণে চাহিদা আছে যদি চাহিদা হয় যেমন কিছু কিছু লন্ড্রি আমেরিকাতে যেটা আমার দেখা আমি আমেরিকার উদাহরণ দিই আমি আমেরিকায় থাকি এই জন্য আমেরিকার উদাহরণ দিই আমেরিকা এমনও লন্ড্রি আছে আপনার লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় বিশটা পঁচিশটা মেশিন সমানে একসাথে চলতেছে অ্যাট এ টাইম চলতেছে তার মানে বুঝেন সে কী পরিমাণ টাকা মেক করে সাপোজ আপনি যদি এটা ঢাকা শহরে দেন উত্তরায় দেন কিংবা ঢাকা পুরান ঢাকায় যেমন হাসপাতাল আছে ঢাকা মেডিকেলের এলাকায় যদি দেন আপনি আপনি বিলিভ করতে পারেন কি পরিমাণ টাকা আপনি মেক করতে পারবেন ধরেন এটা বাদ দেন কক্সবাজারে যদি আপনি দেন বিজি এরিয়ায় ফ্যামিলি নিয়ে লোকজনে ঘুরতে যায় দেখে কাপড় ধুবে কই বা এক ঘন্টা লাগবে কাপড় ধুয়ে নিয়ে চলে গেল এটা এটা একটা জায়গা বুঝা যদি আপনি একটা ব্যবসা দিতে পারেন এটা সত্যি সত্যি একটা মানি মেকিং মেশিন প্রতিদিন যদি এটাই ডিপেন্ড করে কি পরিমাণ মেশিন আপনি দিবেন এবং আপনার অ্যাবিলিটি কত পুঁজি কত এবং যদি ব্যস্ততম এলাকায় দেন আপনি সত্যি কথা আমি বলে দিলাম গ্যারান্টি ভাই টাকায় লাল হয়ে যাবেন আপনি বুঝতেই বিশ্বাসই করতে পারবেন না যে এত টাকা এই মানে এই কয়েন লন্ডি দিয়ে আমি মেক করা যায় তবে হ্যাঁ বাংলাদেশে হয়তো এটা চলতে সময় লাগবে ইটস ওকে সময় দেয় ইন্টারনেটের ব্যবসাও বাংলাদেশে প্রযুক্তি আসতে দশ বারো বছর লাগছে এখন ইন্টারনেট ছাড়া বাংলাদেশে বুঝি এখন দশ কোটি মানুষ ইন্টারনেট ইউজ করে বিশ্বের ভিতরে সবচেয়ে তিন নম্বর দেশ হলো বাংলাদেশ যেখানে সবচেয়ে বেশি মানুষ ইন্টারনেট ইউজ করে যাই হোক সেটাও একটা অভ্যাস হয়েছে সেই আমাদের গরিব দেশ আজকে ইন্টারনেটে তৃতীয় স্থান আছে বিশ্বের ভিতরে তা সেই রকম এই প্রযুক্তিটাও একদিন একদিন হবে যাই হোক সেটা হলো আপনার চিন্তাধারা এটা হলো আমার চিন্তাধারার কথা বলছে আমি আর কেউ চিন্তাধারার কথা বলতেছি না এক একজনের চিন্তাধারা মত মত আলাদা যার যার মত আলাদা যাই হোক গেল এখন এই মেশিনটা সুবিধার কথা তো অনেক শুনলেন এবার অসুবিধার কথা শোনেন এই যে মেশিনটা আনতেছেন মেশিনটা আনবেন মেশিনটা এক একটা মেশিন এক একটা সফটওয়্যারে চলে এর মাদার বোর্ড আলাদা এর ওয়াটার ভ্যালভ আলাদা কয়েন ডিসপেন্সারে যেটার ভিতরে কয়েন দিলে মেশিনটার কয়েন পরে এবং কাউন্ট করে কয়টা কয়েন হইলো ওইটা মাদার বোর্ডে সিগনাল দেয় প্রত্যেকটা আলাদা কোম্পানিতে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার হয়তো বাংলাদেশে হয়তো কেউ আপনাকে বলে দিবে যে সস্তায় যে আমি মেশিন এনে দিলাম বাই মেশিন আপনি কিনলেন কিন্তু পরবর্তীতে কিন্তু একটা বিশাল বড় একটা ঝামেলা আছে ঝামেলা হলো এই মেশিনারি জিনিস নষ্ট হবেই কেউ বলতে পারবে না যে এটা নষ্ট কোনো দিন হবে না মানুষেরই গ্যারান্টি নেই তার মেশিনের আর কি গ্যারান্টি মনে করেন ধরে নেন আপনার ওয়াটার বাল্বটা চলে গেছে নষ্ট হয়ে গেছে এটা কাজ করতেছে না এই ওয়াটার বাল্ব এই সামান্য একটা ওয়াটার বাল্বের জন্য কিন্তু মেশিনটা বন্ধ হয়ে গেছে সেই ওয়াটার বাল্বটা আপনাকে কে দিবে বাংলাদেশে তো এই জিনিসটা অ্যাভেলেবেল না মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেল এই মাদারবোর্ডটা কিন্তু ছোট্ট সিম্পল একটা জিনিস কম্পিউটার ছোট্ট একটা সার্কিটের মতো কিন্তু এইটা তো আপনার পাইতে হবে এটা আপনি কোথায় পাবেন মনে করেন আপনি সনি যেমন ধরেন স্যামসুং টিভির মাদারবোর্ড কিন্তু এলজি টিভিতে লাগবে না এলজি টিভির মাদারবোর্ড কিন্তু বাটারফ্লাইতে লাগবে না জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে কারণ এই ব্যবসা যারা ইন্টারেস্টেড এতদিন লাভ দেখে অনেক মানুষ লাভাইতেছে যে বা এই ব্যবসা করুন এই ব্যবসায় এত লাভ কিন্তু বা এই ব্যবসার পিছনে একটু জ্বালাও আছে একটু টেকনিক আছে একটু বুদ্ধি খাটাইতেব আপনারা বলি না এই কারণে এই কথাগুলি বলতেছে হয়তো দেখা গেল মেশিন আপনি আনলেন কেউর কথা আইনা দেওয়ার পরে ভাই আপনি তো আটকে গেলেন গা তখন তো মেশিন চলবে না কারণ এর ভিতরে অনেকগুলি অনেকগুলি সেই মোটর আছে মোটরটা বাংলাদেশে ফিক্স করা যাবে it's okay I can give you guarantee motor বাংলাদেশে যদি নষ্ট হয়ে যায় ঠিক করা যাবে কিন্তু মাদার বোর্ডটা আপনি কোথায় পাবেন কারণ এই মাদার বোর্ড তো আপনি সেই যেই কোম্পানি যেই ব্র্যান্ডের আপনি মেশিন আনছেন ঠিক সেম ওই ব্র্যান্ডের না ওই মাদার বোর্ড না হলে কোম্পানির মাদার বোর্ড না হলে এটা কিন্তু চলবে না এই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে অতএব এটা আমি যারা এই ভিডিওটি দেখার পরে চিন্তা ভাবনা করবেন যে ভাই আমি মেশিনগুলি আনবো আমার ব্যবসা করার চিন্তা ভাবনা তাদেরকে সবার সাথে একটা অনুরোধ করে বলবো ভাই মেশিন কেউর কথায় লাফায় আপনি মেশিন আনেন না হ্যাঁ কেউ যদি বলে তা মেশিন এনে দিবো তারা বললেন যে ভাই তুমি স্পেয়ার পার্টস কোথায় আনবা যেমন আমি চায়নাতে মেশিন আনছি আপনার আমি বুঝা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না আমি কি পরিমাণে এক্সট্রা সার্কিট বোর্ড মানে মাদার বোর্ড দিয়ে every single parts spare parts আমি এনে রাখছি কারণ আমি জানি আইজকাল হোক এই এই প্রবলেমগুলো আমার ফেস করতে হবে যাই হোক এই একটা দিক আছে এটা সবাই মাথায় রাখবেন আবারও বলছি এক কথা এক ব্র্যান্ডের স্পেয়ার পার্টস কিন্তু আরেক ব্র্যান্ডে লাগে না ইয়ামা মোটরসাইকেলের স্পেয়ার পার্টস কিন্তু সুযোগিতা লাগবে না সেটা সোজা বাংলা আমি বোঝানোর চেষ্টা করতেছি হ্যাঁ যাই হোক এই গেল আর যদি স্পেয়ার পার্সের নিরাপত্তা যদি কেউ সিকিউরিটি দেয় তাহলে তার সাথে কাছে মেশিন আইনেন আর ওই যে অনেকে বলতেছে ভাই জাহাজের মেশিন পাওয়া যায় আরে ভাই জাহাজের মেশিন পাওয়া যায় মেশিনটা আপনারা নামাই দিল সেই মেশিনটা নষ্ট হয়ে গেলে মেশিনটা ঠিক করবেন কেমনে একজনে বলে দেবে এটা তো নষ্ট হইব মাদার বোর্ড কি বাংলাদেশে বানাইবেন আপনি কি বানাইতে পারেন মাদার বোর্ড এই মাদার বোর্ড বানাইতে আপনি চায়না যাইতে হবো চায়না কন্ট্যাক্ট করতে হবো যেই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির মাদার বোর্ড লাগবে যাই হোক এই জন্য বললাম যে ওনাকে আমরা ফোন করে বলে যে ভাই শিপের বোর্ড পাওয়া যায় শিপের ই পাওয়া যায় ওয়াশিং মেশিন পাওয়া যায় আরও সস্তায় আরে ভাই সস্তায় তো পাওয়াই যায় সস্তা কিনা কিন্তু সস্তার কিন্তু তিন অবস্থা এটা হলো প্রবাদ বাক্য কথাটা যেন সবার মনে থাকে যাই হোক সস্তা খুঁজেন না নির্ভরযোগ্য রিলায়েবল লোক খুঁজেন যারা আপনারাকে এই মেশিনটা সাপ্লাই দিবে সাথে পাশাপাশি তারা যেন আপনি ইনশিওর করে নেন আপনি কিন্তু স্পেয়ার পাসটা যেন তাদের কাছে পান এবং স্পেয়ার পাসটা যেন সুলভ মূল্যে হয় আর আমি শুধু বলতে চাবো যদি কেউ এই ব্যবসা করার কোনো ইচ্ছা থাকে তাহলে আমার সাথে অ্যাটলিস্ট যোগাযোগ করেন ফোন করেন একটা ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করব। আমার সার্থকতা হবে এই মেশিনটা আমি চাই বাংলাদেশে আনাচে কেনাচে এই কয়েন লন্ড্রির ব্যবসাটা আমি রেগুলেশন করতে চাইতেছি যে প্রতিটা জায়গায় প্রতিটা জেলা শহরে একটা করে কয়েন লন্ড্রি মেশিন থাকবে মানে বাংলাদেশে গেলে যেমন আমি মালয়েশিয়া বিশ পঁচিশ বছর পর মালয়েশিয়া গিয়ে আমার চোখ একদম ইয়ে হয়ে গেছে আরে কী ব্যাপার যে জায়গায় মানে ও মুদি দোকানের মতো ওই লোকে ই পাওয়া গেছে ওয়াশিং মেশিন সব জায়গায় কয়েন লন্ডি মেশিন যাই হোক আমিও চাই বাংলাদেশে এরকম একটা রেগুলেশন আসুক বাংলাদেশের লোকজন আমরা আমাদের চিন্তা চেতনা অনেক বড় আমরা শিক্ষিত মানুষ আমাদের মন অনেক বড় অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের মন মানসিকতা অনেক বড় আমরা অনেক ব্রডব্যান্ডের মানুষ আমিও চাই সেই প্রযুক্তি আস্তে আস্তে টেকনোলজিগুলি বিদেশের টেকনোলজিগুলি আমাদের দেশে নেওয়ার জন্য আর এদি এমনিও তো আমাদের দেশে এখন সবাই বলতেছে ডিজিটাল বাংলা তা ডিজিটাল বাংলায় আমরাও ডিজিটাল কয়েন লন্ড্রির মধ্যে থাকি ওইটা নিয়ে আসি তো এটাও একটা সার্থকতা তা আজকে আর এই পর্যন্তই বলবো এরা এর সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি বুঝাই তোলার চেষ্টা করছি তারপরে যদি আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে আমার কমেন্ট করতে পারেন আর আমার এই ডেসক্রিপশন বক্সে আমার বাংলাদেশ শোরুমের অ্যাড্রেস সব কিছু টেলিফোন নাম্বার সব কিছু দেওয়া আছে আর আরও যদি বিস্তারিত আমি আমেরিকায় হয়তো কেউ হয়তো বলবে যে আমেরিকায় কীভাবে কন্ট্যাক্ট করবো তা বাংলাদেশে আমার ছোট ভাই আছে মামুন ওই ফোর এফ এম চ্যানেল যেই চ্যানেলের মাধ্যমে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে আমি সবাইকে বলবো মামুনের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন তা আজকে হয়তো এই পর্যন্ত আর এই কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আজকে এই পর্যন্তই আমার সাথে থাকবেন ইউএস বিডিভিশনের সাথে থাকবেন ফোর এফ এমের সাথে থাকবেন আর ডিজিটাল বাংলাদেশ গড়ায় সবাই একজন আরেকজনের সহযোগিতা করে কাঁধে কাঁধে মিলে আমাদের দেশটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে চলবো এই শুভ কামনা এই কামনা রেখে এই প্রত্যয় রেখে আজকের মতো এখানে বিদায় সবাইকে টিল দেন আল্লাহ হাফেজ হয়েছে কি রেকর্ড হয়েছে নি